ওকে গালিয়া ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে ওকে গালিয়া ভাই কত রব আমি পন্থের দিকে চাই গেল ভাজরাব আমি পন্থের দিকে চায়া যেদিন গাড়ি যার পূজা ফিরে যায় কি কব থাকছি করমানায় তোকে গাড়িয়া sayang ini